আসসালামু আলাইকুম যেটা দেখছেন এইটা হলো আমার পাঁচ বছরের আবেগ ভালোবাসা ও অনুভূতির একটা প্লেস যেখানে ছিলাম আমি যেখানে এই প্রতিষ্ঠানটা এই মাঠটার সাথে জড়িয়ে রয়েছে আমার স্কুল লাইফের মজা আনন্দ হাসি খুশি ইমোশন বলতে গেলে সব কিছুই এখানে যেখানে ছিলাম পাঁচটি বছর অনেক অনাবিল সুখ শান্তি ছিল এই জায়গাটাতে এই স্কুলের বারান্দা এই মাঠ এই ঘাট সব কিছু যেন পরিচিত দু হাজার একুশ সালের শেষ সময়টা বিদায়ের রাত্রি বিদায়ের রাত্রিতে আমরা সকলে মাদ্রাসায় আসি এবং বিদায় নেওয়ার জন্য অনেক কিছু করি মাদ্রাসাটাকে সুন্দরভাবে সজ্জায়িত করি আমাদের বন্ধুবান্ধব ছিল আহম্মদ ছিল তারপরে ছিল হাবিব ছিল রাকিব ছিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাবিব তারপরে রাকিব রয়েছে তারা কিন্তু ছিল সব মিলে অনেক আনন্দ ঘন পরিবেশ ছিল মানে বিদায় অনুষ্ঠানের আগের রাত্রিটা মানে বলতে গেলে হ্যাঁ অনেক আনন্দ হয় অন্যান্য বছর বড় ভাইরাও করে আমরাও করেছি মানে অনেক আনন্দের একটা ব্যাপার স্যাপার ইভেন সহ্য করার সময় কিন্তু ছিল আমাদের জাকারিয়া ছিল সোহেল ছিল ওরা অনেক হেল্পফুল ওরা অনেক কাজ করেছে মাদ্রাসাটাকে সুন্দরভাবে সজ্জায়িত করার জন্য ইভেন পরের দিন অনুষ্ঠান মানে সকল প্লাবান আসবে ছিল আমাদের পরবর্তী ব্যাচ যারা ছোট ভাইরা তারাও এসেছিল অনেক হেল্প করার জন্য মাঝখানে একটা মানে আমোদ প্রমোদ করার জন্য আমরা বিভিন্ন রকম ইভেন্ট করি মানে ওরা দুজনে একটা ইয়া করে যে মানে বুক দিয়ে ধাক্কা দিয়ে মানে একটা বেলুন ফাটাবে মানে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে মানে কে কাকে জোরে ধাক্কা দিতে পারে সো সেখানেটাতে মানে আমাদের হাবিব ও মাঝখানে বেলুন দিয়ে দেবে সো আমরা দেখতে পাচ্ছি দুই শয়তান কি করে সো দেখতে পারলেন দুই শয়তানের এক মজার দৃশ্য ইভেন আহম্মদ কিন্তু সে একটা কথা বলে যে সে বুক ডাউন দিয়ে একটা বেলুন ফাটিয়ে দেবে মানে আমোদ প্রমোদ কাকে বলে রাত্রিবেলায় ও পি ও পি ও পি সে কিন্তু একটা বেলুন ফাটিয়ে দিল আসলে রাত্রিবেলায় মানে বোরিং ফিল হচ্ছিল যার কারণে পরের দিন আমাদের প্রিন্সিপাল হুজুর আমাদেরকে বিদায় কোনো সময় যে কথাগুলো বলে অনেক হার্ড টাচিং কথাবার্তাকে কিছু বলে উনি উপস্থিত আমার সম্মুখে আপনার মাদ্রাসার ছাত্রছাত্রী সহ সর্বস্তরে আমাদের অধ্যক্ষের পরে আমার কিছু কথা আসলে মনে পড়ে আজও teammate all students, always I will miss you my mother, madrasa. I'd like to mention the name of our favorite teacher, a math teacher. He is a, our always, all student favorite teacher. He is MBA Babu May Allah grant her Jannatul Fidel. স্বার্থের সুবাদে জীবিকার তাগিদে জানি না আজকে কোথায় মনে পড়ে যখনই কাতরে উঠি কাতরে উঠি যেন বিরদ ব্যথায় আসলে মাদ্রাসার পাশে সেই মুরিয়ালা চাচা আজও রয়েছে কিন্তু সেই মাদ্রাসাতে নাই শুধু আমি মাদ্রাসাতে আবারও হবে স্কাউট গ্রুপ হয়তোবা আবারও দলগতভাবে স্কাউটিং হবে কিন্তু সেখানে থাকবো না আমি হয়তোবা অনেক আমোদ প্রমোদ হবে মাদ্রাসায় কিন্তু সেখানে আর আমি আনসারটা থাকবো না সো পরিশেষ ভালো আছি ভালো থেকো আমাকে প্লিজ সবাই মনে রেখো যাচ্ছে কিন্তু যাচ্ছে না রেখে যাচ্ছে স্মৃতি সকলের প্রতি অবিরাম ভালোবাসা আসসালাম